আজকে আমি করে দেখাবো সিচুয়ান সস যেটা চাইনিজে আমরা সবাই খেয়ে থাকি অনেকে অনেকভাবেই করে থাকে তো আমি আজকে যে যেইভাবে করছি তাই সেটাই আমি দেখাচ্ছি এখানে আমি কতগুলো শুকনো মরিচ নিয়েছি ঝাল ছাড়া বিচিগুলো ফেলে মাঝখান দিয়ে কেটে বিচি বিচিগুলো ফেলে নিয়েছি গোটা একটা রসুন নিয়েছি আর এখানে নিয়েছি এক টেবিল চামচ গোলমরিচ আর নিয়েছি কিছু সিরকা এখানে আমি পানি ব্যবহার করব না সবগুলোকে আমি সিরকা দিয়ে বেটে নিব বেটে নেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি বেটে দেখাচ্ছি সবগুলো উপকরণ পিসা হয়ে গিয়েছে এইভাবে একেবারে মিহি করে মিশে নিতে হবে এখন পেপার বের হচ্ছে এটা আবার ইচ্ছে হলে এই থাই সুপেও ব্যবহার করতে পারেন থাই সুপে যে ফ্লেভারটা আসে ঠিক সেই ফ্লেভারটাই এটার মধ্যে এখন আসছে এখন এটাকে ভেজে নেব এখন যেটা করব আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি লবণ চিনি সামান্য কিছু সয়া সস আমি সব একবারে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ভেজে নিব কতক্ষণ ভাজবো যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে চুলা আশটা বাড়িয়ে দিতে হবে এইভাবে নেড়ে নেড়ে আমি সসটা তৈরি করছি আস্তে আস্তে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব এই সসটা ফ্রাইড রাইস দিয়ে খেতে অসম্ভব মজা অসম্ভব আপনারা যখন এই সসটা দিয়ে ফ্রায়েড রাইস খাবেন তখন আর আপনার চিকেনের প্রয়োজন হবে না দেখবেন এটা দিয়ে আপনার ফ্রায়েড রাইস খাওয়া শেষ হয়ে গিয়েছে এত সুন্দর একটা ফ্লেভার এটাতে কিছু লেবুর রস দিলেও একটা সুন্দর ফ্লেভার আসে এই মুহূর্তে আমার কাছে লেবু নাই সেই জন্য আমি এটা দিতে পারছি না এটা রেখে খাওয়া যাবে এক মাস পর্যন্ত কোনো নষ্ট হবে না কমপ্লিট হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে ঠান্ডা করে দেখাচ্ছি রেডি হয়ে গেল আমার সিচুয়ান সস দেখা যাচ্ছে কালারটাও বেশ সুন্দর এটা একটা এয়ার টাইট বয়ামে ঢুকিয়ে ফ্রিজে দুই মাসের মতন রাখতে পারবেন এটা বাহিরেও থাকবে অনেক দিন পনেরো দিনের মতন আমি এটা এইভাবেই রেখে দিতে পারবো যেহেতু আমি এটাতে কোনো পানি ইউজ করি নাই আমি সিরকা দিয়ে এটাকে বেটে নিয়েছি এখানে কোনো পানি আমি ব্যবহার করি নাই কেমন লাগলো আপনারা অবশ্যই এটা ফ্রাইড রাইস দিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা অসম্ভব একটা টেস্টি সিচুয়ান সস একবার খেলে এটা বুঝতে পারবেন তারপরে আর এই সস ছাড়া আপনি ফ্রাইড রাইস খেতেই যাবেন না তো সবার ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যেন পরের ভিডিও দেখতে পারেন তাহলে আজ এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ